ওগুমা তুমি এ ধরণী শ্রেষ্ঠ নে আমার তোমারি পদ তলে রয়েছে জান্নাত ওগুমা তুমি এ ধরণীর শ্রেষ্ঠ নে আমার তোমারি পদ তলে রয়েছে জান্নাত এ পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এ পৃথিবী থাকত গো মায়া মহীন এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়া মহীন যদি না পেত মায়ের যদি না পেত মায়ের মায়ারি হাত যদি না পেত মায়ের মায়ারি হাত ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও গুমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত কোরআনী আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদেরও প্রতি সদা এহসান তরে এহসান তরে কোরআনি আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদেরও প্রতি সদা এহসান তরে এহসান তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তিরাব হয় যে অসন্তোষ তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তিরাব হয় যে অসন্তোষ খুদারি রহম তারা খুদারি রহম তারা এই ধরার বরকত খুদারি রহম তারা এই ধরার বরকত ওগুমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছি জান্নাত গুমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়া মহহীন এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়া মহহীন যদি না পেত মায়ের যদি না পেত মায়ের মায়ারি হাত যদি না পেত মায়ের মায়ারি হাত ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারি পদ তলে রয়েছে জান্নাত গুমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারি পদ তলে রয়েছে জান্নাত তোমারি পদ তলে রয়েছে জান্নাত তোমারি পদ তলে রয়েছে জান্নাত